এই দীপালি যাই বাবু দীপালি দেরি করুস কেন কি মাদকতা এই স্নান করছস না বাবু করি নাই এই তো দিলি তো আমার মুডটা রব করে যা তাড়াতাড়ি করে স্নান করে আয় শরীরটা কিন্তু খুব মুসরাইতেছে হাতে কাজগুলো শেষ করি তারপরে চান করি এখনই যা God. Namaste. Super. Tulak boy. আচ্ছা মা তোর একটা কথা জিগাই জিগা তুই বাবুর বাড়ি থেকে তো রাইট করে বাড়ি আহুস কে তাতে তোর কি চুপ কর বেশি কথা বল আছে কচু শাকটা মজা হয়েছে না হ হ্যাঁ, মজা হয়েছে অনেক শোন ছাগলটা তুলছোস হ হ্যাঁ, ওই যে হুনো ম্যা ম্যা করতে শোন এই কয়দিনে ছাগলটার একটু দেখা শুনে রাখিস পূজা এলে ছাগলটা বিক্রি করে তোর একটা শাড়ি কিনে দিন সত্যি কইতেছ মা হ হ্যাঁ, সত্যি কইতেছি এখন চল ঘুমাই সকাল সকাল আমার কামে যাওয়ার লাগবো কুপিটা নিবা তো ওনারে একটু চলাইতে নিয়ে যাইস আর যে পান্তা ভাত রইছে খায় নি সময় মতো আমি গেলাম রে দরজাটা আটকাই দে ওদের স্নান করা মুখটা দেখলে আমি তোর মধ্যে হারা যাই নিজেকে তো ধরে রাখতে পারি না তোর গায়ের গন্ধ তো আমার পাগল করে দেয় একটা দিন তোর ছাড়া তো আমি থাকতে পারি না কেন ছাগল কেমনে পালে না মারিসা কই দইব

ভয় লাগে বাবু আবার যেন কি হয়ে যায় ঝিয়ের নামে আমি তো আপনার রক্ষিতা এই কথা মাইনছে জানলে মায়ের আর কি আর বিয়া হইব কন মায়ের নিয়ে টেনশন তোর কিসের ওই মায়ের দায়িত্ব তুই আমার কাছে দিয়া দে ওরে আমি দেখুম নে তুই তোর মায়ের একদিন আমার কাছে পাঠাতো আহ মায়ের বিয়া দিতে হইব না আমি একটু কথাবার্তা বলি তারপর ওর জন্য পত্র খুঁজতে হবে না সামনে পূজা না এটা তোর মায়ের দিবি এই শাড়িটা পইরা বলবি যে আমার কাছে যেন আসে সুন্দর করে সাইজা গুজা আমার কাছে পাঠায় দিবি ঠিক আছে বাবু আমার মায়ের দিকে কিন্তু নজর দিয়েন না আমার খুব ভয় লাগে কি কষ্ট তোর মায়ের দিকে আমি নজর দেবো কেন মায়াটারে পাঠাই দিস ওর সাথে আমি একটু কথাবার্তা বলে দেখি ঠিক আছে এখন মায়ের কথা বাদ দে আয় তুই আমার কাছে কাছে আয় এই শাড়িটা পরাইয়া তোর মায়াটারে আমার কাছে পাঠাইস বুঝবার পারছি আমার মা কেন প্রত্যেকদিন দেরি করে বাড়িতে হয় ওই পশুরা আরে প্রত্যেকদিন খাবলা খায় আমার সাইরা দেন বাবু কেন মায়েরা বড় হইতেছে মা তো পেটের দায়ে করে কিন্তু ওই পশুরা আজ মায়ের খাবলা খাইতেছে পরে খাইবো আমারে আমি ওরে খুন করব আমগর মতো গরিবের জীবনের কি দাম আছে আমরা হলাম মানুষ নামের পুতুল বাবুরা যা চায় আমগর তাই করতে হয় আর দুই দিন পরে তুই বাবু ওই পশুর কাছে আমার নিজেরও বিক্রি করে দিতে হইব কিরে ভাত রাঁধছস ও মা কান দোষ কে কি হয়েছে মা ছাগলটা খুঁজা পাইতেছি না কস কি ছাগল খুঁজা পাইতেছস না থাক মা খুঁড়ে পাও ছাগল যার মন চাইছে লয়ে গেছে দেখ বাবু আমাকে শাড়ি দিছে সুন্দর না এই শাড়িটা পইরা তুই পূজার দিন বাবুর কাছে আশীর্বাদ নিয়ে আসবি আশীর্বাদ না মা ওই পশুরারে আমি পূজার দিনই খুন করব কি রে মা শাড়িটা দেখবি না দেহ মা যেদিন পড়ু সেদিনই দেখবি لا ديبان الماء هذا تضري دوري كان أطلق كنور دم ناقش তো দেখতেছি আমার ঘরে সাক্ষাৎ দেবীর পা বাবু আপনার আশীর্বাদ নিতেছিলাম ও আশীর্বাদ দিব তো না না না না না তোমার আশীর্বাদ পায় না এইখানে আমার বুকে তোমার মা পাঠিয়েছে তোমারে না বাবু আমি নিজেই আইছি তুমি আসলে খুব সুন্দর তোমার হাসিটাও খুব সুন্দর সত্যি কইতেছেন বাবু এই প্রদীপ বাবু কোনো মিথ্যা কথা বলে না কোনো মিথ্যা নাই তুমি কি খাইবা আপনি যা খাইতে দিবেন তুই তো সত্যি সমজদার মাইয়া তোমার মা এই সমস্ত কিছু বুঝে না I'm Nintendo happy that love not come. Do. Do you like it, hello? Nen, Babu. Да, ладно, да. Да, х у н н ю да. segments dela. Não. Claro não. Já prometi para o Del. Stop the Não. Me. Hum? Não. É não. Não. Não. Não. Não.